robot S M technical YouTube চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আপনারা ইউএসএ ডেডিং সাইট থেকে চ্যাডিং করে আনলিমিটেড গুগল ভয়েস ক্রিয়েট করবেন এখানে আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখন পর্যন্ত robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে আমরা যে সাইটটি নিয়ে কথা বলবো আপনারা যদি এই সাইটে কাজ করেন আমি আশা করি আপনারা পার ডে বিশ থেকে পনেরোটার মতো গুগল ভয়েস ক্রিয়েট করতে পারবেন কিন্তু এখানে একটা কথা হচ্ছে কি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে এখানে যদি আপনারা এক থেকে দুই ঘন্টা ক্লিক কাজ করেন কাজ করার পর চিন্তা ভাবনা করেন যে আমি পাঁচ থেকে ছয়টা ক্রিয়েট করব এটা পসিবল না তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে সাইটটা আপনারা ক্রোম ব্রাউজারে সাইটটি অবশ্যই ওপেন করবেন তো এখান থেকে আমাদের নিক নেম পাসওয়ার্ড জেন্ডার এসব কিছু চয়েস করতে হবে আমি এখান থেকে চলে যাচ্ছি ফ্যাকনাম জেনারেটরে তো এখানে আসার পর আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে পিসিতে ফেক নাম জেনারেটর লিখে সার্চ করলে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ফিমেল নাম তো আমি এখান থেকে ফিমেল নাম একটা কপি করে নিই যেহেতু এটা আমার নিক নেম তো আমি একটা অংশ বসাই দিলাম এখানে এখান থেকে আপনারা জেন্ডারটা সিলেক্ট করে দেবেন ফিমেল পাসওয়ার্ড অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেটা আপনাদের মতে আর কি স্ট্রং মনে হবে তো এখানে আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা আপনাদের যে ক্রোমটাতে এই সাইটটা লগ করবেন ওই ক্রোমটাতে অবশ্যই আপনাকে একটা জিমেইল লগ দিয়ে রাখতে হবে তো আমার এখানে একটা জিমেল লগ ইন করা ছিল আমরা এটা কপি করে এখানে পেস্ট করব ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যারা দেখতেছেন তারা অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে ভিডিওটি টেনে কেটে কেউ দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই সাইডে কাজ করার একটা কি অভিজ্ঞতা চলে আসবে আর আপনারা এই সাইট থেকে যারা সিপিএম মার্কেটিংয়ের কাজ করেন তারা অবশ্যই সিপিএম মার্কেটিংয়ের জন্য ট্রাফিক পাবেন যে কোনো কান্ট্রির আপনাদের এখান থেকে কান্ট্রিটা শুধুমাত্র সিলেক্ট করে নিতে হবে তো দেখতে রেজিস্ট্রেশন এখানে ফ্রি আমি রেজিস্ট্রেশন করার পরে সাইন আপে একটা ক্লিক করলাম তো আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করাবে আপনারা চাইলে সেভ দিতে পারেন না দিতে পারেন আমি এখান থেকে সেভ দিয়ে নিলাম তো আমাকে বলা হয়েছে যে আমার রেজিস্ট্রেশনটা সাকসেস হয়েছে কিন্তু আমার মেইলে একটা লিঙ্ক পাঠানো হয়েছে যে লিঙ্কের মাধ্যমে আমাকে কি করতে হবে লগ করতে হবে তো আমি চলে যাচ্ছি আমার মেইলে দেখি এখান থেকে আমাকে কোনো মেইল করা হয়েছে কি না হ্যাঁ অবশ্যই একটা নতুন মেইল আমার কাছে চলে আসছে আমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর যদি আমরা ক্লিক করি এখানে আপনাদের সব কিছুই ডিটেলস একটু পরে দেখবেন যে কিভাবে কি করতে হবে terms and condition IP address সব কিছু আপনাদের এখানে আছে তো এই অ্যাপসটিতে অথবা এই সাইটটিতে কাজ করার জন্য আপনাদেরকে একটা ভিপিএন লাগবে সেটা হচ্ছে সুপার ভিপিএন আর ওই সুপার ভিপিএনটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমি এখান থেকে এটা লগ করলাম লগ করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করাবে তো এখান থেকে আপনারা আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে একটা নেম কপি করি এখান থেকে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম সিলেক্ট করে দেব ফার্স্ট নেম এবং লাস্ট নেম সিলেক্ট করে দেওয়ার পর নিচে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে নিচে স্ক্রল করে আসলে দেখতে পাবেন ইউনাইটেড স্টেট অর্থাৎ আপনাদের যেহেতু গুগল ভয়েস করার জন্য ইউনাইটেড স্টেটের নাম্বার প্রয়োজন আপনারা চাইলে অন্য দেশেরও ট্রাফিক নিতে পারেন এখান থেকে সমস্যা নেই তো এই জায়গাগুলো ফিল আপ করে দেবেন একটু পড়বেন পড়ার পরে ফিল আপ করে দেবেন মানে আপনি কি খুঁজতেছেন তো সেটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে এই জায়গাটা dating people not contact me এখান থেকে আপনারা এটা তুলে দেবেন না এটা ফিল আপ করে দিলে আপনার কাছে যারা ডেটিংয়ের জন্য আছে তারা আসলে শো হবে না তো এই সব কিছু আপনারা একটু ভালো করে পড়বেন ভালো করে পড়ে বুঝে শুনে এই জায়গাটা ফিল আপ করবেন অথবা আমি যেভাবে ফিল আপ করতেছি আপনারা ওইভাবে ফিল আপ করে দিতে পারেন সমস্যা নেই তবে আমি সাজেস্ট করব আমি যেভাবে ফিল আপ করতেছি আপনারা ওইভাবে ফিল আপ করেন হান্ড্রেড পারসেন্ট আপনারা দেখবেন যে ভালো কাজ হবে তো এখান থেকে আপনাদের উচ্চতা ওজন হেয়ার কালার আই কালার এই সব কিছু আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনার স্ন্যাপ আইডি থেকে থাকে তো আপনার স্ন্যাপ আইডির যে অ্যাক্টর আছে ওই অ্যাক্টরের যে কালার আছে সেই কালার মানে চোখের কালার চুলের কালার এসব আপনাকে দিতে হবে এখানে আপনি আপনার হবি মানে শখ এখানে দিতে পারেন এই হবি পূরণ করার ফলে আপনার এই সাইডে আপনার সাথে যার মিল হবে মানে হবিতে মিল হবে আপনি ডেডিং চেডিং ফ্রেন্ড এসব কিছু দিতে পারেন যার সাথে আপনার মিল যাবে সে কিন্তু অটোমেটিকলি আপনার ওয়ালে শো করার ভিতরে এখানে একটু ভুল হয়েছে হাইটটা এখান থেকে আমি এটা পাঁচ ফিট এক ইঞ্চি করে দেবো তো দেখলেন আমি পাঁচ ফিট এক ইঞ্চি করে দিলাম দেওয়ার পরে এখানে নেক্সট একটা ক্লিক করে দিবেন এখন দেখেন নিচে একটু দেখলে দেখতে পারবেন যে ভিজিট ইউর প্রোফাইল আর এখানে ওনাদের কন্ডিশন আপলোড পিকচার আপনি এখান থেকে চাইলে একটা ছবি আপলোড করে দিতে পারেন তো আমি এখান থেকে একটা ছবি আপলোড করে দিই তারপরে এখানে আপডেট করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সাইডে যে ইন্টারফেস আর topics people chat game profile conversations and friends তো আপনারা এইসব কিছু দেখতে পাইলেন আর আমার প্রোফাইলটা যে দেখতেই পাচ্ছেন আপনারা প্রোফাইলটা অবশ্যই সুন্দরভাবে সাজাই নেবেন আমি আবারও বলতেছি এই সাইটে কাজ করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম সুপার ভিপিএনটি কানেক্ট করতে হবে যদি আপনারা সুপার ভিপিএন কানেক্ট না করেন তাহলে কাজ ভালো হবে না তো আমি আপনাদেরকে আজকে দেখাই দেব যে কিভাবে ট্রাফিকের সাথে এখানে ট্রেডিং করবেন আর এই সাইটে যদি কারো ট্রেডিং লাগে তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নাই তো এই জায়গা থেকে আপনারা সব কিছু আপনাদের ঠিকঠাক মতো চালাই দিবেন এখানে দেখুন আনলিমিটেড ট্রাফিক তো আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন এই ট্রাফিক হচ্ছে টেক্সাসের ইউনাইটেড স্টেটের তো আমি এখান থেকে চেয়ারে ক্লিক করার পরে এনাকে একটা এস এম এস সেন্ড করবো যে এস এম এসটা আমার কপি করাই ছিল ইতিপূর্বে আমি যে এস এম এসটা কপি করে নিয়েছিলাম ওইটা আর কি তো এখান থেকে আপনারা সবাইকে হাই হ্যালো পাঠাইতে পারেন সমস্যা নেই আমি সাজেস্ট করব এই সাইডে কাজ করতে হলে আপনাদেরকে রাত বারোটা থেকে তিনটার মধ্যে কাজ করতে হবে তো আমি আবারও ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে বলতে চাই আপনারা যারা ভিডিওটি দেখতেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে আমার চ্যানেলের ভিউ ত্রিশ হাজার কিন্তু আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে আমি আজ পর্যন্ত ওয়ান কে সাবস্ক্রাইবার ডান করতে পারলাম না আশা করি সকলে আমার পাশে থাকবেন আর নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে আপনাদের এমন একটি সাইট নাম্বার সাইট যেখানে শুধুমাত্র ইউএসের ট্রাফিক অর্থাৎ ইউএসের লোক ছাড়া অন্য কেউ ওই জায়গায় অ্যাকাউন্ট করতে পারে না তো আপনি কিভাবে বাংলাদেশ থেকে করবেন এবং ওই অ্যাকাউন্টটা কিভাবে টিকবে কোন সাইটের মাধ্যমে কাজ করবেন আর বর্তমান ফেসবুকের কি নতুন আপডেট সেই আপডেটগুলো পেতে আমার ফেসবুক পেজে অবশ্যই ক্লিক করবেন ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আশা করি আজকের সাইটটা বিষয়ে আপনাদের একটু মোটামুটি ধারণা হয়েছে আর যদি কারো নেক্সট ভিডিও লাগে এই সাইট নিয়ে তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি নেক্সট একটা ভিডিও করব আর এই সাইটে কিন্তু লিগালি অনেক ট্রাফিক পাওয়া যায় আর যে ট্রাফিকগুলো ভালো যারা নাম্বার দেয় আর কি তো বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন যাতে করে এইরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হয় আর একটা কথা আপনাদেরকে বলতেছি আপনারা যারা গুগল ভয়েস নিয়ে কাজ করতেছেন গুগল ভয়েস সেল করবেন কই গুগল ভয়েস কিনবেন কই থেকে গুগল ভয়েসের জন্য মেইল কই পাবেন কোন ভিপিএন দিয়ে ভালো কাজ হচ্ছে টেক্স নাও অ্যাকাউন্ট করবেন কিভাবে এই সব কিছু নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আপনারা সব ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখে আসতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর যারা পুরাতন তাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ